ଭିତରେ ଏ କେମିତି ଫୁଲ ଡୋରି ଆଜି କାହିଁ ଚୋରି ଚୋରି ହାତ ଧରି ମୋତେ ତ ଭିଡ଼େ को चाह देली आखि न फेरिला मो आखिरे तो चेहरा लाखी रही गला बाट होला हाय केमिति बाट होला आम ভিতরে কেবে অছি দূরে মু কেবে অছি পাখরে কেমিতি ফুল ডোরি আজি কাহি চোরি চোরি হাত ধরে ଯାହା ସ୍ୱପ୍ନ ଥିଲା ହେଲା ଆଜି ସତରେ ଏ କେମିତି ଫୁଲ ଡୋରି ଆଜି କାହିଁ ଚୋରି ଚୋରି ହାତ ଧରି ମତେ ତ ଭିଡ଼େ ତୋ ଆଡ଼େ ତୋ ଆଡ଼େ ତୋ ଆଡ଼େ আহা হে হে হে আহা ମୁଁ ଆଉ କିଛି ଦେଖୁନି ଖାଲି ତୁମକୁ ଦେଖୁଛି ସ୍ୱପ୍ନ ମୁଁ ଆଉ କିଛି ଭାବୁନି ଖାଲି ଭାବୁଛି ତୁମରି କଥା ମୁଁ ଆଉ କିଛି ଲେଖୁନି ଖାଲି ଲେଖୁଛି ତୁମରି ନାଁ ତମର ନାଁ ମୁଁ ଆଉ କିଛି କରେନି ଖାଲି ତମକୁ ଭଲ ପାଇଛି चलवा बाटर बाट बण है पाद चल गला तमें कण कल कि मु खाली पाई করিনি খালি পাইছি ଭଲ କିଛି ମୁଁ କରିନି ଖାଲି ପାଇଛି ଭଲ একা একা থিলি এই দুনিয়ারে কাহিকি যে মতে এতে পাইল ভল কিছু তো নথিলা এই মো মনরে তাতর মনে দিনি ফুটিলা ফুল ফুটিবা ফুলরে মত আলা হে মন বসিগলা তুমি কণ কল কিছু মু করিনি খালি পাইছি ভাল হয় কিছু হব দেখা মো না হব প্রেমিক তো না প্রেমিকা মো না হব প্রেমিক দেখা তো না অবস্থা ଚୋରି କରିବାକୁ ହବ ନାହିଁ ଜମା ତ ଡେରି ତୁ ଚିହ୍ନା ମୁଁ ଚିହ୍ନା ଗୋଟିଏ ଦେଖାରେ ଯିବାକୁ ହୁଏ কথা আর জনমরে হব দেখা মো না হব কাকর তো না কলিকা মো না হব কাকর তো না কলিকা প্রেমিক তো না প্রেমিকা মোনা হব প্রেমিক তো না बाकी कही बाकी आखी आखी मिसी गले कण हुए पहले पहिल नींद हज जाए हाउले हाँ, हाउले पाद आंखों जाए कही पहले पहले दाग लग जाए हाउले हाउले रंग लाग जाए हाँ। লাগি গলে এই জীবনরে ঋতু আসে প্রেমর চকি শুনি চকি মন কেহি ছুঁই দেলে प्राण हुए पहले फूल फुटी जाए हाउली हाउल निया जाए हाँ पहले पहले फूल फुटी जाए हाउले हाउल निया लगी जाए ସଜକୁ ଜୀବନେ ଭୁଲିବା ନୁହେଁ ଏତେ ସହଜ ଜାଣିଛ କି ଜାଣିଛ କି পহিলে পহিলে মিঠা লাগুথায়ে

मस्ति गुण के ada masih <laughs> Bad mas मझिरे संज सका बाट मझिरे संज सका बासई जीए हाँ बासई जीए तमें किसीए हाँ तमें किसीए तमें किसीए हाँ तमें किसीए हाँ, କେହି ଜଣେ ଆସେ ଛାଇ ପରି ପାଖେ ମୋର ବସେ দেহরে মোর রঙ্গ ওঢ়ণী দেহরে মোর রঙ্গ ওঢ়ণী বজায়ে যিয়ে हाँ जाए जी तम किसिए हाँ तम किसिए तम किसिए हाँ तम किसिए राती अधरी तासिए हाँ तम तासिए तम तासिए हाँ तम तासिए হব দেখা মো না হব প্রেমিক তো না প্রেমিকা মো না হব প্রেমিক তো ବର୍ଷା ଋତୁରେ ହାତ ଧରି ଚାଲୁ ଚାଲୁ ବାଟ ସରିବ ଗୋଟେ ଛତାରେ ଜୀବନ ଚୋରି କରିବାକୁ ହବ ନାହିଁ ଜମା ତ ଡେରି ତୁ ଚିହ୍ନା ମୁଁ ଚିହ୍ନା ଗୋଟିଏ ଦେଖାରେ ଯିବାକୁ ହୁଏ দেলি কথা আর জনমরে হব দেখা মো না হব কাকর তো না কলিকা মো না হব কাকর তো না কলিকা হব প্রেমিক তো না প্রেমিকা মোনা হব প্রেমিক তো না প্রেমিকা